This is the right frame perfect so আমি এখান থেকে সবাইকে পারফেক্টলি দেখতে পাচ্ছি হ্যালো হাই ভেরি কিউট কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছে so the most exciting part যেটা আসলে যেটার জন্য আজকে লাইভে আসা দ্যাট ইজ আমি একটু এসিটা ছেড়ে নিই আগে এসি রিমোটটা কোথায় এসি রিমোট কোথায় হ্যাঁ এসি এসি মোড়া এসিটা ছেড়ে So most exciting part of the reason I came live today is <laughs> আমাদের টিমে একটা জোকার আছে ওর নাম মুরাদ তো is just making fun around and আমার assistant okay okay okay so basically যে কারণে আজকে লাইভে আসে সেটা হচ্ছে গিয়ে ছয়ই মার্চ রিলিজ করতে আছে আমার অভিনীত সিনেমা শাহেন শাহ শাপলা মিডিয়ার ব্যানার থেকে এবং এ প্রথমবারের মতো আমি এবং শাকিব খান একসাথে সিনেমাটা করেছি আমার সাথে এই মুহূর্তে আরও অনেকে আছে রোদেলা জান্নাত আছে এখানে আরও অনেক বড় বড় আর্টিস্টরা আছে but the exciting part is that Shamim Ahmed জনির ডিরেকশনে এই মুভিটা এবং এটা আমার সেকেন্ড ফিল্ম ওর সাথে so it's like quite interesting গল্পটা খুব মজার এবং পুরো মুভিটার মধ্যে একটা ছোটবেলা থেকে যে একটা ইন্টারেস্ট বা ইচ্ছা ছিল না যে প্রপার কমার্শিয়াল হিরোইন বলিউড ফিলের একটা মুভি করার সো এই মুভিটার মধ্যে ওই ব্যাপারটা রয়েছে so thank you so much that I got this opportunity and thank you so much that you guys loved the song I mean like Rashik আমার অ্যান্ড দেন ও ও ওরে প্রিয়া প্রেমের Raja all this songs are loved by so many of you guys so sweet of you and Rashik আমার just did a a great job so সব কিছু মিলিয়েই আসলে I'm happy and excited and blessed so তোমরা চাইলে এখন আমাকে কোয়েশ্চেন করতে পারো ওকে আপনাকে ঢাকা থেকে দেখছি অনেক সুন্দর লাগছে সুনন্দন রায় থ্যাংক ইউ অনেক কিউট লাগছে Mujahid Zaman Nur you really cute thank you I love you আপু থ্যাংক ইউ কাম্মানিশ সাম্মান্তা looks great thank you your my crush thank you so much ও ওকে আমি এই মুহূর্তে আছি সুন্দরবনে so we are shooting for operation Sundarban Dipankar Dipon direction দিচ্ছেন এই সিনেমাটার আমার সাথে আছে ইয়াম আহমেদ আমাদের সবার পছন্দের so this is my and Siam first film two and it's it so far going really good মাসাল্লাহ tomorrow is my official last day আগামীকালকের পর এই সিনেমাটাও শেষ হয়ে যাবে সো এই সিনেমাটাও তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে সিনেমা হলে গিয়ে all uh, do you think uh, didi bhai please tell me no luck lagche thank you so much gorgeous looking hello how are you beautiful i'm doing good thank you so sweet apu sweet sweet sweet okay so seems like you guys don't have any question um shahin shaki niye so ami nijei boli naki okay so kibhabe thik ache okay my guy is holding my camera as i was just fixing Okay, great. So, okay, so I love your hair and lip. Well, basically actually I'm not doing a lot of hair and makeup, but just because of the sake of i mean live as well she didn't have put a little bit of lipstick otherwise it doesn't look good. আচ্ছা, আমি এই মুভিতে যে ক্যারেক্টারটা প্লে করছি এটার নাম হচ্ছে লেলা অ্যান্ড লেলা একটা মফস্বলের মেয়ে যে যে তার পরিবারের সবচেয়ে আদুরের ইউনো থাকে না যে আমরা ছোটোবেলায় যখন মুভিজ দেখতাম শ্রীদেবী মাধুরী এবং মৌসুমি শাবনুর যে ওদের বাবা অনেক রাখি হয় এবং ওদের ফ্যামিলিতে অনেকগুলো ভাই বোন থাকে মানে ভাই থাকে এবং ও একটা মাত্র বোন থাকে so one of those you know exciting roles there I'm doing এবং লায়লা যখনই স্ক্রিনে আসে ওর প্রেজেন্টেশন এবং সব কিছু মিলে ওকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে it actually for me one uh of a dream come true and হ্যাঁ এই রোলটা করতে গিয়ে যে আমি বলবো যে আমার খুব বেশি খাটনি করতে হয়েছে তা না তবে ফিটনেস ওয়াইজ অনেক খাটনি করতে হয়েছে বিকজ কস্টিউম অ্যান্ড সব কিছু মিলে it was little bit more like a commercial film so ওইরকম ফিট থাকাটা ওরকম সকালবেলা ঘুম থেকে উঠে জিমে যাওয়া অ্যান্ড অল দোজ থিংস ওগুলো আর কি করতে হয়েছে Nusrat is the best thank you thank you so much আমলি কাকুন লিখেছে তোমাকে আমার খুব ভালো লাগে Dewan Habib is watching me I love you your eyes are so dashing খোঁচরানি ডোন্ট লুক খোঁচরানি আমার এখনও ভালো লাগে যে ইন্সপেক্টর নটিকের খোঁচরানি ক্যারেক্টারটা তোমাদের সবার এখনও অনেক অনেক মনে আছে so it's it's so nice to have that okay আপু আমি তোমার অনেক good friends please say my name Mohammad Saidur Rahman Rafia Akter লিখছে নাইস অনেক সুন্দর লাগছে জ্যান্তা সামান্তা লিখেছে সো বিউটিফুল so sweet Lia Lia okay thank you thank you Arpita Urpita. Um, MD লিখেছে awesome. সুমিত কুমার লিখেছে awesome best wishes for your future career thank you আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ পিজুষ ভাটগর্জিয়াস থ্যাংক ইউ আচ্ছা okay so yeah that's a interesting question so basically এই মুহূর্তে I'm shooting for operation Sundarban and then এটা আই গেস ঈদুল আজহায় রিলিজ হবে which is Qurbani Eid and then after that uh, I will I'll start shooting from Z5 অরিজিনালের একটা মুভি uh, মুভিটার নাম হচ্ছে যদি কিন্তু তবুও খুব চমৎকার একটা লাভ স্টোরি যেটার সাথে প্রথমবারের মতো আমি কাজ করতে যাচ্ছি শিহাব শাহিন ছুঁয়ে দিলে মন খ্যাত শিহাব শাহিনের সাথে অ্যান্ড অ্যান্ড uh, আমার সাথে রয়েছে অপূর্ব ভাইয়া so I'm really excited to that আমি আসলে ওটা পড়াশোনাও করছি if you can see I'm actually reading the script তোমরা যদি দেখতে পাও সো বেসিক্যালি আমি অলসো স্টাডিং অন ইট এটা পড়াশোনাটাও চলছে আমাকে সুন্দরবন ফিল্মটি অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ গ্রেট আপু খুব ভালো লাগছে থ্যাংক ইউ তোমার কথা খুব সুন্দর লাগে I love you you look great মাসাল্লাহ অভিজিৎ বড়ুয়া লিখেছে অনেক সুন্দর লাগছে thank you so much hey pretty your my favourite person hi আপু আমার আম্মু তোমাকে অনেক পছন্দ করে Tarun Prabhati thank you aunty your movie is not a movie it's a history okay which one talking about কার ফোন বাজতেছে আমারটা আল্লাহ আমি তো বলি ব্যাপার কুটকুট করে যাচ্ছে okay I am so excited for operation Sundarban ভয় ইয়েস ভয়ের আমাদের কিছুটা ভয়ে আমাদের কিছুটা শুট বাকি এন্ড ভয়ে we are almost at the end সাত আট দিন আর শুট করলে we will finish that and that's also very very interesting and thriller story so আমার মাঝে মনে হয় যে ভয়ও তোমাদের খুব ভালো লাগবে সো অনেক কিউট লাগছে thank you you outstanding but don't follow India no I think প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা স্টাইল থাকে একটা ট্রেন্ড থাকে এবং আমরা সবাই global style and trend follow করি and there is no harm in following anyone you know what what আমার কাছে সবসময় মনে হয় যে you should just follow the trend এবং you should follow your heart okay uh, দিদি তোমার কথাগুলো খুব ভালো লাগছে thank you so much hello dear আমার খুব ভালো লাগে তোমার সিস্টারকে অনেক ভালো লাগে yes she is my inspiration my sister is my inspiration she inspire me a lot of ways she help me a lot এবং ওর সহযোগিতা ছাড়া আসলে আমি পারতাম না এত দূরে আসতে তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে alright so I guess this is it সবাইকে একটা কথাই বলতে চাই শাহিন শাহ এই বছরের প্রথম সিনেমা কিনা আমি ঠিক জানি না মানে আমার কোথা থেকে আমি শুনেছি যে দিস ইজ অ্যাকচুয়ালি এটা আসলে ফার্স্ট রিলিজ আমি শুনেছি মা I might be wrong but এটা আমার প্রথম রিলিজ তো যারা হয়তো বা এত বছর ধরে আমার সাথে আছো আমাকে সবসময় সাপোর্ট করে গেছো তাদের সবাইকে আমি একটা কথাই বলবো প্লিজ প্লিজ প্লিজ ছয়ই মার্চ হলে গিয়ে মুভিটা দেখো আর দুদিন বাকি মাত্র ফ্রাইডেতেই মুভিটা রিলিজ হচ্ছে মুভিটা দেখে জানাও তোমাদের কেমন লাগছে বিকজ তোমরা যদি না জানাও তাহলে আমরা বুঝতে পারবো না যে কী ধরনের মুভিস করলে তোমাদের আরও কাছে পৌঁছানো যায় সো সেই জন্য the feedback is very very important আমি আসলে নিজের আমি এবং আমার পুরো টিমের পক্ষ থেকে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি একটা কারণে যে আমরা সবাই একসাথে প্রমোশনটা করতে পারিনি কারণ সবাই এক একজন এক এক জায়গায় আমি এখানে বাকি কাস্ট অ্যান্ড ক্রু ঢাকায় এবং I am travelling a lot তো সব কিছু মিলিয়ে হয়তো বা সবাই একসাথে মিলে আমরা প্রমোশনটা করতে পারিনি একসাথে করতে পারলে সত্যি আমার খুব ভালো লাগতো সো তোমরা নো আমি লাইক কোনো নেগেটিভ থটস নিয়ে যাবে না যে এরকম হবে কপি ফিল্ম বা whatsoever blah blah blah just এতটুকুই বলবো বিনোদনের জন্য হলে গাও হলে যাও টিকিট কেটে মুভিটা দেখো এবং তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে দেখো কারণ তোমাদের অনেক বড় একটা দায়ভার এবং অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে সেটা হচ্ছে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ আমরা কাজ করব বাট দেখতে হবে তোমাদেরকে সো আমার humble request please please please হলে গিয়ে টিকিট কেটে মুভিটা দেখো ইন্সপায়ার করো বাংলা মুভিকে and give your opinion right amount of opinion and don't create hate so yeah that's it thank you so much সবাই খুব ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আমাদের শাহেন শাহ ফুল টিমের জন্য দোয়া করবে six March see you at hall